আল্লাহ তোমার বান্দা আমি আল্লাহ তোমার বান্দা আমি পাপি গুণাগার তোমার দয়ায় বেছে আছি নাই যে সাহারা আল্লাহ তোমার বান্দা আমি পাপি গুণাগার আমার তোমার দয়াই বেছে আছি নাই যে সাহারা কুটি মানুষের মাঝে প্রেমিক তোমার কুটি মানুষের মাঝে প্রেমিক তোমার স্নেহ মায়ার পর হতে হয়নি আমি বিলাস স্নেহ মায়ার পরশ হতে হইনি আমি নিরাশ আল্লাহর কাছে বেশি বেশি তওবা করম আল্লাহর কাছে বেশি বেশি কান্দ আল্লাহর কাছে ফরিয়াদ করো আমাদের হায়াত চলে যাচ্ছে আগে তো ছোট্ট শিশু ছিলাম এখন যৌবনে পা রেখেছি এক সময় যৌবন ছিলাম আজকে দাড়ি চোর পাকা শুরু করেছে শরীরের এক একটি অঙ্গ আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে অকেজ হয়ে যাচ্ছে আগের মতো আগে আর কানে শুনতে পাই না আগের মতো চোখে দেখতে পাই না শরীরের শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে কবর আমাদেরকে ডাকছে কবরের দিকে ডাকতেছে আমরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি সবাই আল্লাহর কাছে চলে আসি আল্লাহর কাছে সবাইকে সিলেন্ডার করতে হবে আমাদের সমস্ত পেরেশানি আল্লাহকে বলতে হবে ঘরের মধ্যে পেরেশানি কাকে বলতে হবে মোহাম্মদুর রসুল্লাহ স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী স্ত্রীর কথা শোনে না ছেলে মেয়ে মা বাবার কথা শোনে না মা বাবা আল্লাহর নির্দেশ পালন করে না ঘরের মধ্যে অভাব ছেলে মেয়ে উপযুক্ত বেকার সকলে কত কষ্টে আছে চলুন এই জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ এই সময়গুলো কত মূল্যবান এই সময়ের কত দাম আল্লাহকে বলি একমাত্র সমাধান করতে পারেন কে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারেন কে আল্লাহ আর ছেলে মেয়ে আর স্ত্রী স্বামী ভাই ভাই বোন সকলের ভিতরে মহাব্বত সৃষ্টি করতে পারেন আমার আল্লাহ আল্লাহ হচ্ছেন মুসাররিফাল আল্লাহ হচ্ছেন মোকাল্লিবাল কুলুব হৃদয়ের সাবি আল্লাহর হাতে যে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ভালোবাসা ফেরাউনের অন্তর সৃষ্টি করতে পারে আল্লাহ রব্বুল আলামিন স্বামীর অন্তরে স্ত্রীর মহাব্বত স্ত্রীর অন্তরে স্বামীর মহাব্বত সন্তানের অন্তরে বাবার মহাব্বত বাবা মায়ের ভালোবাসা ছেলে মেয়ের দিলে আমার আল্লাহ সৃষ্টি করতে পারেন এই দশটা দিন সুন্দর সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে এই পৃথিবীতে দুঃখ যারা কোনো মানুষ নেই ফেরেসানি ছাড়া কোনো মানুষ নাই নবীজি বলেন তোমাদের জন্য জেলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সুন্দর সময় হাজিদের সাথে এই সময়ের সাথে মিল রেখে তোমরা সকলে আল্লাহর কাছে ফরিয়াদ করো তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো তোমরা আল্লাহকে ডাকো হাজিরা যেভাবে রাত দিন আল্লাহকে ডাকতেছে তোমরা আল্লাহকে বলে যেও না আল্লাহ হচ্ছেন তোমাদের খালেক আল্লাহ হচ্ছেন তোমাদের রাজেক আল্লাহ আমাদের হায়াতের মালিক আল্লাহ আমাদের মতের মালিক দম সম্পদের মালিক কেলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তোমার বান্দা আমি আল্লাহ তোমার বান্দা আমি পাপি গুণাগার তোমার দয়াই বেছে আছি নাই যে সাহারা আল্লাহ তোমার বান্দা আমি পাপি গুণাগার তোমার দয়াই বেছে আছি নাই যে সাহারা কোটি মানুষের মাঝে প্রেমিক তোমার কোটি মানুষের মাঝে প্রেমিক তোমার স্নেহ মায়ার পরশ

কত সুস্থ মানুষ আগুনে পড়ে কয়লা হয়ে গেছে জানাজাটাও ঠিক মতো পড়ার সুযোগ হয় নাই গত সাতটা দেরেক ধরে সিলেটের মাটিতে পানিতে ডুবে কত মানুষ পানির ভিতরে তারা নিজের জীবনকে হারিয়েছে কত মানুষের জানাজার সুযোগ হয় নাই এই লাশকে দাপনের কোনো সুযোগ হয় নাই কোনো মাটি পর্যন্ত পাওয়া যায় নাই কাফন আর দাফনের ব্যবস্থা হয় নাই আমার আল্লাহ কত দয়াবান আমরা শুধু আল্লাহর দয়ার উপরে বেঁচে আছি আমাদের জীবনের একটা মিনিটের কোনো বর্ষা নাই আমাদের সামনে মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করতেছে কখন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে আমরা জানি না আমাদের সময়গুলো কত মূল্যবান চরম ভাইয়েরা যুবক হাতে হাত মিলাই হাতে হাত ধরে সকলে মসজিদ মুখী হয়ে যায় আমরা সকলে নামাজি হয়ে যাই পাঁচবার পাঁচ বক্ত নামাজ আদায় করে আল্লাহকে বলি নিজের কষ্টের কথা কাকে বলি আল্লাহকে বলি নিজের পেরেশানির কথা আল্লাহকে বলি মনে মনে আমি আল্লাহকে বলি সব কিছুর সমাধান করতে পারে কেলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সব কিছু বলতে হবে কাকে আল্লাহকে সব কিছু পারেন কে আল্লাহ কেউ পারে না পারেন আল্লাহ রিজিক কেউ দিতে পারে না পারেন আল্লাহ সুস্থতা একমাত্র দিতে পারেন আমার আল্লাহ একজন প্যারালাইসিস রোগী সে যদি আয়তন কুর্সি করে আল্লাহ দরবারে একটু মনোজাত করার কারণে আপনারা দেখেছেন একজন প্যারালাইসিস লোকে শুধুমাত্র আয়তন করছে পরে আল্লাহ দরবারে হাত তুলে মনোজাত করেছিল এই সপ্তাহের ভিতরে ঘটনা আল্লাহ পাক বান্দাকে প্যারালাইসিস রূপ থেকে মুক্তি দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ